এছাড়াও তোমাদের আজকের ক্লাস সাবজেক্ট যেটা আছে ওইটা হচ্ছে যে কি কওয়াইদুল লুগাতিল আরাবিয়া কওয়াইদুল লুগাতিল আরাবিয়া হ্যাঁ আরবিয়া আজকে তোমাদের বিষয় হবে আল মৌজু আদারসুর রাবে চতুর্থ পাঠ কি হবে আদারসুর রাবে চতুর্থ এটা হচ্ছে তোমাদের আল আসমাউল আল আসমাউল এটা হচ্ছে নাম্বার তোমাদের নাম্বার এগুলো তোমাদের মূল টেক্সট বইয়ের মধ্যে তোমরা বিশ নাম্বার পৃষ্ঠের মধ্যে পাবে আল আসমাউল মুশতাক্কা আমরা একুশ নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করবো খেয়াল করো আমাদের সময় অনেক সংক্ষিপ্ত কারণ আমাদের বিশ মিনিটের মধ্যেই পড়া শুরু করতে শুরু করতে হবে এবং শেষ করতে হবে বিশ মিনিটের আমরা বাহিরে যেতে পারবো না কারণ এর পরবর্তীও আবার তোমাদের ক্লাস আছে সেই জন্য Thank you. হ্যাঁ এবার তোমরা খেয়াল করো স্ক্রিনের দিকে ভালো করে তোমরা খেয়াল করো যদি তোমাদের মোবাইল তোমরা রোটেট করে ফেলো অর্থাৎ তোমরা কারণ আরবিটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ভালো করে বোঝা না যেতে পারে সেজন্য তোমরা করো আমরা মূল বইয়ের একুশ নম্বর পৃষ্ঠা থেকে আমরা পড়া শুরু করব যাদের বই আছে তারা বই ধরো আর যাদের হাতে বই নেই তারা কি করো স্ক্রিনের দিকে লক্ষ্য করো সবকিছু স্ক্রিনের মধ্যে দেখা যাবে আচ্ছা ইয়ানকাসিমুল ইসমু মিন হাইসুল জুমুদি ওয়াল ইসতিকাক ইলা কিসমাইনে খেয়াল করো জুমুদ এবং ইসতিকাকের দিক থেকে ইসিম দুই ভাগে বিভক্ত ইয়ান কাসিমু মানে হচ্ছে বিভক্ত ইলা কিসমাইন এটা কিসমুনের দিবসন অর্থাৎ জুমুদ এবং ইসতিকাকের দিক থেকে ইসিম কয় ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত তোমরা শুনতে পাচ্ছ আওয়াজ বোঝা যাচ্ছে তোমাদের আমাদের আমার তাহলে ইয়ান কাসিমুল ইসমু মিন হাইসুল জুমুদি ওয়াল ইস্তিকাক ইলা কিসমাইনে ইসিম জুমুদ এবং ইস্তিকাকের জুমুদ এবং ইস্তিকাকের দিক থেকে কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ইসমুল আল ইসমুল জামিদ আর একটা হচ্ছে আল ইসমুল মুশতাক একটা হচ্ছে ইসমে জামেদ আর একটা হচ্ছে কি ইসমে মুস্তাক আল ইসমুল জামিদু হুয়া মা কানা গায়রা মিন আসলিল ফাইলে ইসমে জামেদ বলা হয় এমন ইসমকে মা খানা গায়রা মাহুজিন যাকে গ্রহণ করা হয়নি যাকে গ্রহণ করা হয়নি খেয়াল করো হুয়া মা মানে হচ্ছে যাকে গায়রা মাহুজিন যাকে গ্রহণ করা হয় যাকে গ্রহণ করা হয়নি যাকে কি করা হয়নি গ্রহণ করা হয়নি হ্যাঁ গায়রা মাহুজিন মিন আসলিল ফেলি গায়রা মাহফুজিন মানে গ্রহণ করা হয়নি গ্রহণ করা হয়নি মিন আসলিল ফেলি আসল আসল অর্থ হচ্ছে মূল ফেল অর্থাৎ মূল ফেল থেকে যাকে গ্রহণ করা হয়নি তাহলে ইসমে জামাদ আমরা বলতে পারি ইসমে জামাদ বলা হয় যাকে মূল ফেল থেকে কি করা হয়নি গ্রহণ করা হয়নি যেমন দেখো মিসলু রাসুন বাইতুন কলামুন রাসুন এটার কোনো ফেল না এটা আগে থেকে জানো তোমরা কি ইসিম কিন্তু আজকে থেকে জানো এটা হচ্ছে ইসমে জামেতে আর কোনো কি নেই মূল কোনা ফেল নেই বাই তো রাত মানে হচ্ছে কি মাথা তারপর বাই তো মানে হচ্ছে ঘর কলম অর্থ হচ্ছে কি কলম আবার ইসমে জামেতে আছে আবার এটা কোনারায় আবার কয় প্রকার দুই প্রকার ওয়াহুয়া নোানে এই ইসমে জামেতে আছে এটা আবার কোনারায় কয় প্রকার দুই প্রকার আল ইন ইসতে সাত করেটা হচ্ছে ইসমে আনা একটা হচ্ছে ইসমে যারাটো হচ্ছে কি ইসমে মানা ইসমু জাতিন ওয়া মা বিল হাওয়াসি ইসমে জাত বলা হয় এমন ইসিম মা বিল হাওয়াসি হাওয়াসি মানে হচ্ছে ইন্দ্রিয় ইন্দ্রিয় অর্থাৎ পঞ্চ মাধ্যমে যাকে কি করা হয় উপলব্ধি করা হয় পঞ্চ ইন্দ্রিয় বলতে আমরা জানি মানুষের হাত আছে নাক আছে কান আছে মুখ আছে চোখ আছে হ্যাঁ। এগুলো হচ্ছে পঞ্চেন্দ্রিয় অর্থাৎ পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে হ্যাঁ। যাকে কি করা হয় উপলব্ধি করা হয় তাকে করা হয় কি ইসমে জাত ওয়ালাহু ফিল উজুদ এবং যার বাস্তবে উজুদ ফিল উজুদ মানে যার বাস্তবে কি উপস্থিতি রয়েছে এবং যাকে আমরা বাস্তবে পাই যেমন খেয়াল করো মিসলো আর রজুলু আর রজুলু আল আল আল হিসাম আচ্ছা তো আল সেবক আল মানে হচ্ছে চড়ই আল হিসাম গোড়া অর্থ হচ্ছে কি গাছ এগুলো আমরা আচ্ছা। দেখতে পারি মানে পারি অনুভব করতে পারি খেয়াল করে এইগুলো মানে ইসমে আরেকটা হচ্ছে ইসমে মানা ওয়া মা আলা মানান ইউদরাকু এবং যাকে যেটি কি করে এমন অর্থ বুঝাই যেটা আমরা কি জেহেনি অর্থাৎ আমরা কি মেধার মাধ্যমে কি করতে পারি উপলব্ধি করতে পারি অর্থাৎ ওয়া মা দাল্লা আলা যেটি এমন অর্থ প্রকাশ করে এমন অর্থ বোঝায় হ্যাঁ। যেটা আমরা কি বিজেহেনি ইউদ্রাকু বিজেহেনি এটা আমরা কি মেধার মাধ্যমে কি করতে পারি উপলব্ধি করতে পারি অর্থাৎ আমরা ধরতে পারি না শুইতে পারি না গ্রাম নিতে পারি না দেখতে পারি না কিন্তু আমরা কি এটা কি মেধার মাধ্যমে কি করেনি অনুভব করেনি হ্যাঁ। মানে কিছু এরকম যেমন খেয়াল করো মিসলু আল আমানাতু আমানাতু মানে হচ্ছে আমানত আল ওয়াফাও মানে পূরণ করা আল আদল অর্থ হচ্ছে ন্যায় বিচার আল হক সত্য আল কারাহিয়াত অর্থ হচ্ছে কি অপছন্দ করা খেয়াল করো এই প্রত্যেক বস্তু যেগুলো আমরা দেখতে পাচ্ছি আল আমানা এগুলো হচ্ছে আমরা কি অনুভব করি এগুলো হচ্ছে মেধার মাধ্যমে এগুলো ধরা যায় না ধরো তাহলে আমরা ইসমে জামের দুই প্রকার ফেলাম একটা হচ্ছে ইসমে জাত আর একটা হচ্ছে ইসমে মানা ইসমে জাত বলা হয় যেটি আমরা পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করতে পারি আর ইসমে মানা হচ্ছে যেটা আমরা পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করতে পারি না কিন্তু কি মেধার মাধ্যমে আমরা কি করতে পারি উপলব্ধি করতে পারি তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে আল ইসমুল মুস্তাক আল ইসমুল মুস্তাক ওয়া মা উখিদা মিন আসলিল ফাইলে এমন ইসিমকে বলা হয় যেটা গ্রহণ মা উহিদা মানে যাকে গ্রহণ করা হয়েছে মিন আসলিল ফাইলে মূল ফাইল থেকে অর্থাৎ এটার একটা ফেল থাকবে অর্থাৎ ফেল থেকে এটাকে কি করা হয়েছে গ্রহণ করা হয়েছে যেমন দেখো মিসলু ইয়াদরিবু মিসলু ইয়াদরিবু ইয়ার যুক্ত থেকে অনেকগুলো হয়েছে দেখো ইউহাদু মিনহা ওখান থেকে গ্রহণ করা হয়েছে দারিবুন মাদরুবুন দারাবুন মিদরাবুন মাদরাবুন আরো অনেক ওয়ামা ইলা দালিক ইত্যাদি দেখো একটি ইয়াদরিবু থেকে আমরা অনেকগুলো ইসমে জামে ইসমে মুশতাক পাচ্ছি যেমন দারিবুন আছে মাদরুবুন ইসমে ফাইল ইসমে মুফুল মুবালাগা আবার ইসমে আলা অনেকগুলো আছে এরপর খেয়াল করো আল মুলাহেদা বিশেষ দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য আসলুল আসমাইল মুস্তাকাতি আল মাসদারুল মুজাররাদু আল মাসদারুল মুজাররাদু এখানে বলা হচ্ছে অর্থাৎ ইসমে মুস্তাকর মূল হচ্ছে কি অর্থাৎ যে মজদুর গুলো মুজাররাদের মধ্যে আছে মুজাররাদের মধ্যে যে মজদুর গুলো আছে এগুলো হচ্ছে আসল কি মূল এরপর আমরা আল আসমাউল মুস্তাকাতু হিয়া ফাইলি দুই নম্বরে ইসমুল তারপর তিন নম্বর সিয়াগুল নম্বর হচ্ছে পাঁচ নম্বর ইসমুল ছয় নম্বর হচ্ছে কি ইসমুল আলা এরপর খেয়াল করো তোমরা এখন আমরা এই ট্যাক্সের অর্থ এখানে ধরো আমরা ইসিম দুই প্রকার ইসমে মোস্তাক হিসাবে ইসমে জামেদ এবং ইসমে মোস্তাক হিসাবে দুই প্রকার এবং ইসমে আমাদের কিছু আছে শাব্দিক অর্থ আছে আর কিছু ক্ষেত্রে পরিভাষিক অর্থ আছে যেমন এখানে ইসমে জামেদের শাব্দিক অর্থ খেয়াল করো ইসমে জামেদের ইসমে জামেদের শাব্দিক অর্থ হচ্ছে আল জিলসু আল গলিদু আস শদীদু আস সুলবু সময় সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত ইসতিলাহান হুয়া মা কানা গায়রা মাহফুজিন মিন আসরিল ফেলি অর্থাৎ ইসমে জামত বলা হয় যেটা আমি ইতিপূর্বে বলেছি তারপর হচ্ছে কি তারিফুল ইসমিল মুশতাক তারিফুল ইসমিল মুশতাক কেল করো এখানে শব্দ করতে অর্থ আল মুস্তাম্বাতু আল মাসুবু তারপর হচ্ছে পারিভাষিক অর্থ হচ্ছে কেউ করো যেটা কলা সাহিব কওয়াইবিল লুগাতিল আরবিয়া ও আমা উফিদা মিন আসলিল ফাইলি যেগুলো অর্থ কিছুক্ষণ আগে বলা হয়েছে তাহলে তোমরা শিকার জন্য চেষ্টা করে দেওয়া হয়েছে কলা সাহিব জামি দুরুসিল আরবিয়া ও আমা কানা মাহুদান মিনাল ফাইলি আল আল আসমাউল মুশতাক্কা সাবাতুন এটা সাত প্রকার সাত প্রকার এগুলো আসবে নতুন নতুন জি বলে সুখাজ হ্যাঁ, এবার হচ্ছে তোমাদের বাড়ির কাজ তোমাদের বাড়ির কাজ অর্থাৎ প্রশিক্ষণ তোমাদের বাড়ির যতগুলো আমরা এগুলো তোমাদের খেয়াল করো আজিব আনিল হ্যাঁ। উত্তর দাও হ্যাঁ, এখানে দুটি প্রশ্ন আছে দেখো কাম কিসমান লিল ইসমি মিন হাইসুল জুমুদি ওয়াল ইস্তিকাকি অর্থাৎ জুমুদ এবং দিকে ইসিম কয় প্রকার জুমুদ এবং ইস্তিকাকের দিক থেকে ইসিম কয় প্রকার আমরা জানি ইসমে জামাদ এবং ইসমে মুশতাক বিলাম ছিল উদাহরণ সহ যেগুলো তোমরা এই যে সেগুলো তোমরা রেডি করতে হবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরপর দুই নম্বর হচ্ছে কি করো পরিচয় দাও এবং প্রকারগুলো উদাহরণ সহ কি করো বর্ণনা করো এগুলো তোমরা রেডি করবে এবং তোমরা শিখে ফেলবে এরপর আছে খেয়াল করো انظر ইলাল আসমাই তালিয়া ثم নোয়া মিনাল আসমাইল মুস্তাক্কা তোমরা নিম্নে বর্ণিত ইসিম সমূহের দিকে থাকাও এবং এর প্রকারগুলো ইসম মুস্তাকের প্রকারগুলো কি করো নির্ণয় করো যেমন দেখবো আবদাউন আছে মুসাওয়াত সেগুলো তোমাদের সব বাড়ির কাজ আল মুসলিমুন জামিলুন মাশহুদুন খালিকুন আলিমুন এগুলো যেগুলো আছে তারপর আসার একটা আছে ইকরাইল ইবারাতাত তালিয়া নিম্নের টেস্টগুলো তুমি করো ثم استخرج منها الاسماء المشتقات مع بيان النويم তারপর তুমি এখান থেকে কি ইসমে মুশতাকের কোন প্রকারগুলো তোমরা কি করো বাহির করো তারা সালাতু হিয়া রুকুন স্থানি লিল ইসলাম تظهر فيها المساواة إذ يقف المسلمون صفوفا يتجاور فيها الغني والفقير والأبيض والأسود كلهم يصلون لإله واحد وكذلك تظهر المساواة في مل- ملابس الحج الغني والفقير والأبيض والأسود والصغير والكبير كلهم يظهرون في ملابس الحج الواحدة وفي أداء مناسك الحج معا আঙ্গুল এবার খেয়াল করো তোমরা এই বাদ তোমাদের গলা যে চালু হয়েছে বাড়ির কাজ দেওয়া হয়েছে দুটি প্রশ্ন দুটি প্রশ্ন এবং আর যেগুলো দেওয়া হয়েছে এগুলো তোমরা কি করবে রেডি করে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা দিবে এরপর আমরা প্রায় ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি তোমরা পরবর্তী ক্লাস তোমাদের মনে হয় আরবি খতম হবে তোমরা প্রস্তুতি গ্রহণ করো সময় ঠিক আছে সবাই তোমরা Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.